সারা দেশব্যাপী একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার এরই অংশ হিসেবে হাতে নেওয়া হয়েছে সাসেক সড়ক সংযোগ প্রকল্প নিশ্চিত করবে সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রকল্পটি টাঙ্গাইলের এলেঙ্গা হতে সিরাজগঞ্জের হাটিকামরুল হয়ে রংপুর পর্যন্ত মহাসড়কটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন SASEC corridor Asian highway BIMSTEC ও সার্ক হাইওয়ের সাথে সংযুক্ত ঘটাবে সড়ক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিপির যৌথ অর্থায়নে একশো নব্বই দশমিক চার কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে দীর্ঘটি যানবাহনের জন্য পৃথক লেনসহ ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে নিরাপদ টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার গল্পে প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প বাজার অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার কনক্রিট বেজমেন্ট ছাব্বিশটি সেতু উনচল্লিশটি আন্ডারপাস ছয়টি ফ্লাইওভার একশো আশিটি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য এগারোটি পথচারী সেতু নির্মাণ করা হচ্ছে প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে পৃথক গ্রেড বিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের সড়ক গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র এবং অ্যাক্সেলোট নিয়ন্ত্রণ ও স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ব্যবস্থার জন্য তিনটি রোড অপারেশন ইউনিট নির্মাণ করা হবে এরই মধ্যে প্রকল্পের ষাট শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী A K M Monir Hossain Pathan Gazipur থেকে কিন্তু এলেঙ্গা পর্যন্ত কিন্তু অলরেডি ফোর লেন পাশের দুই লেন সিক্স লেনের কাজ কিন্তু হয়ে গেছে ওদিকে আপনার এলেঙ্গা থেকে বা বঙ্গবন্ধু ব্রিজ থেকে একদম হাতি ক্যাম্বল পর্যন্ত রংপুরের অঞ্চল পর্যন্ত ওই কিন্তু আপনার আবার আমাদের সিক্স লেনের প্রজেক্ট কিন্তু চলতেছে সেটার কাজের প্রগ্রেস কিন্তু আপনার প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে টিপিপি অনুযায়ী প্রকল্পের মোট ব্যয় ষোলো হাজার নয়শো বাষট্টি কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে বলেও মনে করছেন এই প্রকৌশলী দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের চিত্রে মনে দেখবেন যে পাল্টে গেছে আর যদি বলেন যে আমাদের নতুন যে প্রজেক্টগুলো আসতেছে সেগুলো যদি আমরা করি তাহলে দুই হাজার আমাদের দুই হাজার একচল্লিশ আমাদের লাগবে না আমরা আর আশা করছি দুই হাজার একত্রিশ সালের মধ্যেই কিন্তু আমরা রোডসন হাইয়েজ মানে একটা বড় ধরনের সড়কে বৈপ্লবিক পরিবর্তন আনতে